জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা আবার বাইরে যেতে শুরু করেছি আর এতে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়তে শুরু করেছে দেখা যাচ্ছে লক্ষণ ছাড়াই মানুষ করোনা আক্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে জানা যায় জার্মানিতে লকডাউন শিথিল করার পর ভাইরাস সংক্রমণের হার অনেকটাই বেড়ে গেছে অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণ হওয়ার ফলে দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে ভাইরাস বিস্তার রোধে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বাজারে নানা ধরনের মাস্ক পাওয়া যাচ্ছে সাধারণভাবে বলতে গেলে যেসব মাস্ক এখন সর্বত্র ব্যবহার করা হচ্ছে এ মাছগুলো ধুলোবালি থেকে রক্ষা করতে পারে এ কথা সত্য কিন্তু করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ সুরক্ষা দেবে কিনা এ নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকে যায় তাহলে এগুলো কি শুধুই মনের না জেনে নেওয়া যাক কোন মাছ সুরক্ষায় সবচেয়ে এগিয়ে এবং কোনটি কখন ব্যবহার করা উচিত ফেস মাস্ক সাধারণত তিন ধরনের হয়ে থাকে এক হোমমেড ক্লথ ফেস মাস্ক দুই সার্জিক্যাল মাস্ক তিন N ninety five respirator mask homemade cloth face mask অত্যন্ত সাশ্রয়ী নরম যে কোনো কাপড় দিয়ে ঘরেই তৈরি করা যায় তিন স্তরের কাপড় দিয়ে সঠিকভাবে বানানো এই মাস্ক বাতাসের মাধ্যমে রোগ সংক্রমণ রোধে সর্বোচ্চ ষাট শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে ব্যবহারের পর বারবার ধুয়ে একাধিকবার ব্যবহার করা যায় তবে হোমমেড ক্লথ মাস্কের তুলনায় সার্জিক্যাল মাস্ক বেশি সুরক্ষা দেয় সার্জিক্যাল মাস্ক সার্জারির সময় সার্জন ও সাহায্যকারীর হাঁচি কাশি ও শ্বাসের মাধ্যমে রুগীর শরীরে জীবাণুর প্রবেশ ঠেকাতে ব্যবহার করা হয় সার্জিক্যাল মাস্ক তিন স্তরের হয়ে থাকে রোগ সংক্রমণ রোধে সার্জিক্যাল মাস্ক পঁচাত্তর থেকে আশি শতাংশ সুরক্ষা দেয় এ মাস্ক পরা অবস্থায় মুখ থেকে সরিয়ে হাঁচি কাশি ও থুতু ফেলে পুনরায় ব্যবহার করা উচিত নয় এ মাস্ক একবার ব্যবহার করে একবারেই খুলে ফেলে দিতে হয় হোমমেড মাস্কের তুলনায় বেশি সুরক্ষা দিলেও সার্জিক্যাল মাস্কের তুলনায় বেশি সুরক্ষা দিতে পারে N ninety five mask N ninety five mask N ninety five mask বায়ুবাহিত জীবাণুর কমপক্ষে শতকরা পঁচানব্বই ভাগ ফিল্টার করে রেসপিরেটর মাস্ক আবার তিন ধরনের হয়ে থাকে এন আর এবং P N mask not oil proof or resistant R mask oil resistant R P ক্যাটাগরির মাস্ক অয়েল প্রুফ এই তিন ধরনের মাস্ক আবার নাইনটি ফাইভ নাইনটি নাইন এবং হান্ড্রেড ক্যাটাগরির আছে নাইনটি ফাইভ বাতাসে ভেসে বেড়ানো কণার ninety five percent ninety nine ninety nine percent আর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ 99.97% পর্যন্ত ফিল্টার করতে পারে বিভিন্ন দেশে রেসপিরেটর মাস্কের ভ্যারিয়েশন আবার নানান টাইটেলে হয়ে থাকে যেমন কোথাও P one P two P three আবার কোথাও FFP one FFP two FFP three এই তিন ক্যাটাগরির মাস্ক দেখতে পাওয়া যায় বিশেষ বিশেষ কাজে বিশেষ বিশেষ ক্যাটাগরির মাস্ক ব্যবহারের প্রয়োজন হলেও কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের ক্ষেত্রে এন নাইনটি ফাইভ মাস্কই যথেষ্ট বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন এন নাইনটি ফাইভ মাস্ক সবচেয়ে স্বীকৃত ও কার্যকর সুরক্ষা মুখোশ প্রকৃতপক্ষে এ ধরনের মাস্কগুলো স্বাস্থ্যকর্মী ডাক্তার এবং শুধুমাত্র তারাই পরবেন যাদের করোনা রোগীর কাছাকাছি যেতে হয় অনেকেই এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহারে আগ্রহ দেখালেও এন নাইনটি ফাইভ মাস্ক সর্বসাধারণের ব্যবহারের জন্য নয় এটা যথেষ্ট ব্যয়বহুল মাস্ক এন নাইনটি ফাইভের একটি মাস্ক সাধারণত দিনে একবার ব্যবহার করেই ফেলে দিতে হয় তবে সর্বোচ্চ দুদিন পরা যেতে পারে বলেও কেউ কেউ পরামর্শ দিয়ে থাকেন এ মাস্ক একনাগারে বেশি সময় পরে থাকা যায় না এসিতে একটু বেশি সময় পড়া গেলেও শুধুমাত্র জরুরি প্রয়োজনে এটি পড়া হয় এমনও জানা যায় নিয়ম না মেনে সাধারণ যে কেউ এন নাইনটি ফাইভ মাস্ক ব্যবহার করলে শারীরিক সমস্যাও হতে পারে এখন প্রশ্ন হলো সাধারণ মানুষের জন্যে বেস্ট অপশন কোনটি এ ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন কী একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে সাধারণ মানুষকে আপনি কোন মাস্ক পরার পরামর্শ দেবেন সাধারণ মানুষরা ব্যবহার করবে এই যে একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায় সেই রকম মাস্ক সাধারণত যেখানে কোভিডের ক্লাস্টার ফরমেশন কম সেই সমস্ত জায়গায় গেলে এই ধরনের মাস্ক যথেষ্ট কিন্তু আপনি যদি জেনে থাকেন যে এখানে কোভিড ক্লাস্টার আকারে আছে যেমন মনে করেন কিছু কিছু এরিয়া আমরা ক্লাস্টার্ড এরিয়া ডিক্লেয়ার করেছে বাসাবো এইরকম লিস্ট দেওয়া আছে এরিয়াগুলা সেই সমস্ত এরিয়ায় গেলে তখন আপনি বেটার হইল সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা কারণ surgical mask ninety five percent other পার্টিকেলের সাথে ব্যাকটেরিয়া ভাইরাস সেইগুলোকেও প্রোটেকশন দেয় প্রায় আশি ভাগেরও উপরে কাজে সেই ক্ষেত্রে সার্জিক্যাল মাস্ক এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডই হোক আমেরিকান স্ট্যান্ডার্ড হোক বা চায়না স্ট্যান্ডার্ড হোক নো প্রবলেম কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে মাস্ক কিন্তু এটা কোনো জাদুকরি কোনো মাধ্যম নয় যে লাগাইলেন আর আপনার কাছে কোভিড আসবে না এরকম কিন্তু নয় মাস্কের পাশাপাশি আপনাকে সোশ্যাল ডিস্টেন্সিং এটা খুব ইম্পর্টেন্ট যার জন্য আপনি বাড়িতে অবস্থান করবেন তারপর আপনি ঘন ঘন আপনার হাতের ব্যাপারে সতর্ক থাকবেন হাত ধুইবেন এই সাবান পানি দিয়ে সবচেয়ে ভালো হইলো অ্যালকোহলিক প্রিপারেশন দিয়ে হাত হাত পরিষ্কার করে নেওয়া তাইলে পরে এই কম্বাইন ইফেক্টে আপনি এই কোভিড নাইন্টিনের পার্সপেক্টিভে নিজেকে নিজে সুরক্ষিত রাখতে পারলেন শেষ কথা হলো ঘরের বাইরে গেলে মাস্ক পরতেই হবে নিজেকে সংক্রমিত সন্দেহ হলে বাসায় বা যেখানেই থাকা হোক সঙ্গে সঙ্গে একটি সার্জিক্যাল মাস্ক পরে নেওয়া উচিত এতে পরিবারের সদস্য ও অন্যদের সংক্রমণের হাত থেকে বাঁচতে সাহায্য করা যাবে সার্জিক্যাল মাস্ক যদি সহজলভ্য না হয় তাহলে তিন স্তরের পরিষ্কার নরম সুতি কাপড় বিশেষ করে গেঞ্জি কাপড় দিয়ে হাতে সেলাই করে মাস্ক বানিয়ে ব্যবহার করা উত্তম হবে সংক্রমিত বা আক্রান্ত হওয়া রোগীর যত্ন নেওয়ার সময় এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে এন নাইনটি ফাইভ মানের মাস্ক পরতেই হবে সর্বোপরি যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ঘরের বাইরে গেলে ফেস মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই